বড় হ্যাঁ, তো কিছুই না সামনে ফোনে যে টাকা সেই টাকাটাই নাই একটা কিছু করেন একটা ধান্দা তো না একটা ব্যবস্থা একটা ব্যবস্থা করেন যে কোনো একটা ধান্দা বান্দা পাখিটাকে দেখে ধরতে পারি কিনা চলেন বড় ভাই হ্যাঁ, দিকে চলেন বড় ভাই হ্যাঁ ঈদের মার্কেট বান হয়ে গেছে বড় ভাই ও দুই দিকে টাকা ও তাই তো আর কোনো টেনশন নাই চলে যায় স্পাইসি মুরগি দিতে রে বড় ভাই তারা মানে চেনস না মারে হ্যাঁ তারা কারণ দিয়েছি দেখ চেনস না আমার এলাকার স্থানীয় বড় ভাই স্থানীয় চেনস না বড় ভাই রে তো কি হয়েছে এখানে কি কি কয় চিনবো আমার আমি আরে কি চিনবো আমি এলাকার বড় ভাই আমার এলাকায় ঢুকলে আপনার এলাকা কি হচ্ছে এই আমাকে সব বসে বড় ভাই ঠিক আছে কোথাও কি লেখা আছে যে আপনার এলাকায় ঢোকা যাবে না আমার এলাকায় ঢুকতে হলে আমার পারমিশন ছাড়া ঢোকা যায় না জেনে বুঝে ঢুকতে হয় আর কি বাড়ি আছে বাড়ি কর বাড়ি কর কি আছে হ্যাঁ দেখতো চেক কর কি আছে হ্যাঁ দেখতো বাড়ি কর বড় বড় কথা কইতেছো চেনস না বড় বাইরে একদম ফুটু করে দেবো কৃষ্ণ আমাকে আমার এলাকায় ঢুকে তুই উল্টো পাল্টা কাজ করছিস আর কিছু বলার আছে আপনি বড় ভাই হয়েছেন তা কি হয়েছে আপনার এলাকায় কি কোনো জায়গায় লেখা আছে যে এখানে আসা যাবে না এই বেটা বরবার উপরে কথা উপরে কথা কস আবার বরবার মাপটা মাপটা মাপচা লাগবে না হ্যাঁ মাপচা লাগবো মাপচা লাগবে হ্যাঁ মাপচা লাগবো আচ্ছা ঠিক আছে তোদের কথা বলা শেষ হ্যাঁ যা আছে বের কর আচ্ছা সব বের করতেছি দাঁড়া সব এই যে মানি ব্যাগ আছে দাঁড়া তো যে দাঁড়া দাঁড়া সব তো দিব আচ্ছা ধরো তো এটা ধরো সবার কাছে জমা দে ঠিক আছে হ্যাঁ। একটা ফোন দেয় কারে ফোন দিবি দে তোর কেটা ফোন দে দে ফোন দে ওর ভাই হ্যালো ওই দেখায় হ্যালো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন জি স্যার কোথায় আছেন ও আচ্ছা ওই আমার বাসার পাশে একটু আসেন তো হ্যাঁ ওই যে আপনার আন্টির নিয়ে একটু গল্প করতেছিলাম এখানে দুটো ছেলে আসছে তো না নাকি স্থানীয় পোলাপন তো ওরা যদি স্থানীয় পোলাপন হয় তাহলে আমি কি সেটা তো একটু দেখাই করবে একটু একদম নর্বি না ঠিক আছে আরে বেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে আচ্ছা বড় ভাই আচ্ছা লোকাল পাবলিক আরে আমার তোর কই আমার না হ্যাঁ, এইসব কিন্তু খারাপ বড় ভাই শোনেন আপনি সিনিয়র আপনার মুখের দিকে দেখায় আমি কিছু বলতেছি না ঠিক আছে আপনি একদম এখানে ইয়ে করবেন না এই জায়গাটা কাজ জানো না ভাই জানি এই জায়গাটা জানোস না এই এলাকার হাজি সাহেবের নাম শুনছো হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, হাজি সাহেবের নাম শুনছি ভাই শুনছি হ্যাঁ শুনছি শুনছি শুনছি আমার আমার সিরোস আমি হাজির ছোট ছেলে হাজির ছোট ছেলে আপনি ভাই ভাই একদম একদম ক্ষমা হবে না ভাই আমরা আসলে বুঝতে পারি নাই ভাই ও ওকে ছেড়ে দেন ছেড়ে দেন আমরা আসলে চিনতে পারি না বলে আপনার সাথে বেদবি হয়ে গেছে আমাদের আমাদেরকে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন শোনেন হ্যাঁ, হ্যাঁ, আপনি সিনিয়র পারসন আপনার সাথে আমি একদম বেদবি করতে চাই না আপনারা কিভাবে আমার এলাকায় এসে আপনারা আমারে কর দিতে চান আমরা তো এখানে দিব্যি ভালোভাবেই কথা বলছিলাম আমরা তো এখানে হ্যাঁ, অসামাজিক হ্যাঁ, কিছু হ্যাঁ, করিনি কিসের ভুল হ্যাঁ কিসের ভুল এলাকাটা আপনার এলাকা এই কত বড় সাহস ওদের চিন্তা করো আমার এলাকায় এসে আমার জায়গায় এসে ওরা আমার কোয়ার দিতে চায় ওদের সাহস কত ঠিক আছে এই থিওরিটা আমার এক উস্তাদ শিখাই দিছিল যে কোনো জায়গায় গিয়ে যদি বিপদে পড়ো এমন কোনো নাম বলবা যে নাম বললে মনে করো দু একজনের ভয় পায় ঠিক আছে যেমন হাজি সাহেব সুলতান এটা একটা বংশীয় নাম না আবার হঠাৎ করে মাথায় আসলো যে আমি হাজি সাহেবের নামটা বলে দিচ্ছি এই কারণে মনে করো হাজি সাহেবের নাম বলছে আর ওরা ভয়ে পালিয়ে গেছে আর এই ফোন আর একটু ফোন দিয়েই নি ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে তুমি যে এই সাপোর্টটা নিলা এরপর যদি তোমার উপরে নেক্সট কোনো দিয়ে আসে তখন কি করবে তুমি আরে তুমি বুঝলা না আমরা তো এখানে ভালোভাবেই কথা বলতেছি হ্যাঁ, আমরা তো অসামাজিক কিছু করতেছি না তাহলে ওরা কেন আমাদের ফাফর নিবে তাই বলে তুমি এত বড় একটা ফাফর নিলা এর থেকে যদি তোমার উপরে বড় কিছু চলে আসে আসবে না আসবে না আমার প্রতি তোমার বিশ্বাস নাই আচ্ছা যাই হোক এখন এই টপিকে বাদ দাও আমরা জানি কথা ছিলাম হ্যাঁ, আমরা ছিলাম ভাই আপনি তো আছেন ভাই আমি যে কে জানে এটা হ্যাঁ? আমি তো এখন যদি চল বন্ধ বন্ধ ভাই অবস্থা খারাপ ভাই হ্যাঁ, তুই কি জনগণের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে ভাই কিন্তু কোনো কথা এখন আমার শুনতে ভালো লাগছে না তবুও শর্টকাটে বলে ফেল দর্শক ভাইরা যে আমাদের মতো ঈদের মার্কেট করার লোভে এরকম হাজির ছেলেদের লগে ফিটিং দিতে যায় না নাহলে কিন্তু উল্টো আমাদের মতো ফিটিং খাইতে হবে এবং দৌড়ুনি খাইতে হবে আর চোদ্দ শিখে খাইতে হবে বড় ভাই কই যাইতে হইবে চোদ্দ শিখে